আমি অসফল হয়নি আমি শুধু দশ হাজার এমন সব উপায় খুঁজে বার করেছিলাম যেটা কাজ করে না টমাস আলভা এডিসন প্রতিভা এক শতাংশ প্রেরণা আর নিরানব্বই শতাংশ পরিশ্রমের দ্বারা গঠিত টমাস আলভা এডিসন জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন কঠোর পরিশ্রম দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান টমাস আলভা এডিসন উদ্ভাবনের জন্য আপনার একটা ভালো কল্পনা আর অপ্রয়োজনীয় জিনিসপত্রের স্তূপের প্রয়োজন হবে টমাস আলভা এডিসন কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না টমাস আলভা এডিসন